বিসিবির ভাবমূর্তি নষ্ট করতে পেছন থেকে কল কাটি নাড়ছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমন অভিযোগ করেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রিকেট অগ্রযাত্রায় বাধা দিতেই বারবার নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে মামলা করছে একটি মহল দাবি নাজমুলের যে কারণে কোনো লিগাল নোটিশের জবাব দেবে না বোর্ড এমন ঘোষণাও দিয়েছেন তিনি এদিকে নতুন গঠনতন্ত্র মেনে দুই অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করেছে বোর্ড সুপ্রিম কোর্টের রায়ের পর দুই অক্টোবর বার্ষিক সাধারণ সভার ঘোষণা দেয় বিসিবি এরপরেই সেই গঠনতন্ত্র নিয়ে আদালতে যাওয়া সাবেক পরিচালক মোবাসের হোসেন বোর্ডের সব কার্যক্রম বন্ধ করতে বিসিবিকে লিগাল নোটিশ দেন চিঠি দেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও এমন অবস্থায় বিসিবির নির্বাচন ঘিরে যখন নানা গুঞ্জন তখন বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে আলোচনায় বসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন কোনো লিগ্যাল নোটিশের উত্তর দেবে না বিসিবি সাবর হাসান চৌধুরী উনি আমাকে চিঠি দিয়েছিলেন আগে একটা এজিএম করি না কেন মোবার শেখ সাহেবকে আমি টকশোতে কয়েকবার বলতে শুনেছি এজিএম করে না এজিএম করে না দেখলেন তো এগুলো আমি বলি আমি মনে করি এসব আমার পছন্দ না এই যে এখন এজিএম ডাকলাম সাথে সাথে তারা এজিএম বন্ধ করার জন্য হুলস্থুল করছে ওদের অবজেক্টিভ কিন্তু এগুলা কিছু না অবজেক্টিভ অন্য দুই হাজার আটে যাবো তাহলে তো আমার এখন টিম ফেরত নিয়ে আসতে হবে সাউথ আফ্রিকার থেকে আইসিসিতে আগামী মাসের দশ তারিখে board meeting very important board meeting সেই বোর্ড মিটিং ঢুকতে দিবে না কাউকে তো সব প্রি প্ল্যান্ড শুধু তাই নয় হঠাৎ করে এজিএম নিয়ে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর চিঠি দেওয়ার মাঝেও ষড়যন্ত্র দেখছেন নাজমুল হাসান বাপন অবশ্যই উনি ছাড়া আর কে আছে এটা মানে আমার তো জানা নেই এটা প্রথম থেকেই আমরা জানি উনিই করাচ্ছে তবে দু সালের গঠনতন্ত্র অনুযায়ী যারা কাউন্সিলর তাদের নিয়ে অক্টোবরের দুই তারিখ ইজিএম e ও এজিএম করতে চায় বর্তমান বোর্ড করতে থেকে আমাদের কিছু বলেনি তো এখন একদম চিঠি দিয়ে বলে দিবে বন্ধ করতে আমরা বন্ধ করে দিব বিষয়টি আদালতে গেলেও এজিএম বাধাগ্রস্ত হবে না বলে এমনটাই দাবি বোর্ডের অন্যদিকে বিসিবির এই অবস্থানের পর এ নিয়ে মোবাসের কিংবা অপর পক্ষের কেউই রাজি হননি কথা বলতে তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা এবার বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের খবর একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সাত উইকেটে তিনশো ছয় রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পেয়েছেন মমিনুল হক মুশফিকুর রহিম ও সাবির রহমান রান পেয়েছেন ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়সো জবাবে দিন শেষে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের সংগ্রহ এক উইকেটে একুশ রান বেনোনির এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ভালো যায়নি ওপেনার তামিম ইকবালের মাত্র পাঁচ রান করে পেশিতে চান খেয়ে মাঠ ছাড়েন তিনি তবে রানে ফিরেছেন টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস সৌম্য করেন তেতাল্লিশ আর চৌত্রিশ করেন ইমরুল এরপর অর্ধশতক তুলে নিয়ে মমিনুল হক আটষট্টি আর তেষট্টি রানের ইনিংস খেলেন অধিনায়ক মুশফিকুর রহিম সাপির রহমান অপরাজিত থাকেন আটান্ন রানে তবে শূন্য রানে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস এদিকে ব্যাট হাতে রান পাওয়ায় খানিকটা নির্ভার মুমিনুল হক বলছেন প্রস্তুতি ম্যাচে রান পাওয়া কাজে দেবে টেস্ট সিরিজে তবে সেঞ্চুরি না পাওয়ার হতাশা কাজ করছে এই ব্যাটসম্যানের যেটা আমরা ফুটতে পারতাম শেষ দিয়ে পুরো আরও নতুন বলটা খেলার ইচ্ছে ছিল যদি কিন্তু পারতাম তাহলে হয়তো আর মানে ওভারঅল মানে ব্যাটসম্যানরা এই কন্ডিশনে আমার মনে হয় সবাই ভালো ব্যাটিং করছে অ্যাডজাস্ট করতে পারছে সবাই আল্লাহ দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেতে হলে শর্ট বলে ভালো করতে হবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগার ব্যাটসম্যানরা জানালেন মুমিনুল কন্ডিশনের উপর নির্ভর করতেছে কিরকম হবে আমার কাছে এরকম কিছু মনে হয় না আর আমাদের টিম আমার কাছে মনে হয় সবাই মানে ক্যাপেবল এটা সবাই অনেকে শর্ট বল খেলতে পারে অনেকে সুন্দর জার্স লিফ করতে পারে সব পারে দ্বিতীয় দিনে প্রতিপক্ষকে দ্রুতই অল আউট করে লিড নেয়ার স্বপ্ন মুমিনুলের লক্ষ্য আমরা তো অল আউট করে দেবো তাদের অল আউট করে তাদের ব্যাটিং করবো এটাই হবে এদিকে পেশিতে টান পড়লেও গুরুতর নয় তামিমের ইঞ্জুরি দু একদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে অলোক হাসান যমুনা স্পোর্টস অবশেষে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ছাড়পত্র পেয়েছেন পেসার রুবেল হোসেন আজ রাত সোয়া একটায় কিছুক্ষণ পরে জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই স্পিড স্টার ভিসা হয়ে গেল দক্ষিণ আফ্রিকা থেকে নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় দলের সাথে যেতে পারেনি রুবেল হোসেন একই নাম ও জন্ম তারিখে আরেক বাংলাদেশি রুবেল হোসেন দক্ষিণ আফ্রিকায় নিষিদ্ধ হওয়ায় ঘটে যায় এই ঘটনা অবস্থা এতটাই গুরুতর হয়েছিল যে রুবেলের বিকল্প হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে প্রস্তুত রেখেছিল বিসিবি তবে শেষ পর্যন্ত আজ বিকেলে রুবেল ছাড়পত্র পাওয়ায় রাতেই দেশ ছাড়ছেন তিনি এবার জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর খবর দ্বিতীয় রাউন্ডে শুরু হচ্ছে আজ থেকে টায়ার ওয়ান এর ম্যাচে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ আর স্বাগতিক খুলনার প্রতিপক্ষ বরিশাল বিভাগ প্রথম রাউন্ডে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টার ওয়ানের দুটি ম্যাচই বৃষ্টির বাধায় ড্র হয়েছে এদিকে টায়ার টুতেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের ম্যাচও পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল একমাত্র ফল আসে রাজশাহী ও সিলেট বিভাগের ম্যাচে সিলেটকে স্বাগতিকরা হারায় ছ উইকেটে তার টু এর ম্যাচে কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আতিথ্য দেবে চট্টগ্রামকে